আবারও কিন্তু কলেজ মোড় সহ কলেজ মোড়ের আশপাশ এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম কিন্তু জমজমাট গত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট সে সময় কিন্তু ঘোষণা দিয়েছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কলেজ বোর্ডের এই মাঠটি প্রাণচাঞ্চল্য রাখার জন্য কলেজ বোর্ডকে কিন্তু প্রাণচাঞ্চল্য রাখার জন্য বরাবর তিনি খেলার আয়োজন করছেন যাতে প্রাণ পায় এই মাঠ এবং এই কলেজ মোড় এলাকাটি পরিধারে ধারাবাহিকতায় কিন্তু আজকের এই প্রাচীন নবদর উদ্বোধন করলেন কাটা খেলার তিনি নিজেই জেলা নাসিরুল আলম স্বপন চেয়ারম্যান পদপ্রার্থী আলম স্বপন মাঠের ভিতরে প্রবেশ করছেন তিনি কিছু কথা বলার জন্য খেলোয়াড়রা বেশ কয়েকজন খেলোয়াড় কিন্তু একটি দাবি রেখেছেন সেই দাবির জন্য তিনি মাঠে প্রবেশ করেছেন প্রচুর সংখ্যক দর্শক সমাগম কিন্তু ঘটেছে আজকের এই উদ্বোধনী পাতা খেলায় দেখার জন্য এবং বেশ কয়েকটি দল কিন্তু অংশগ্রহণ করছেন আজকের এই পাতা খেলায় সবকটি দলের একজন করে খেলোয়াড়কে মাঠের ভিতরে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সবকটি দলের একজন করে খেলোয়াড়কে মাঠের ভিতরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ডাক ডাক ডাক ডাক ডাক এ পাতাক ডাকো পাতাক গেছে নাকি